সাত্রিশ বছর বিদেশে কাটিয়ে দেশে ফিরে শুরু করেছেন কৃষিকাজ সাফল্য এসেছে এর ভিতর বলছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাইলাখালী গ্রামের আবু বকর সিদ্দিকের কথা শুরু করেছেন পেঁপে গাছ দিয়ে ইন্ডিয়ান জাতের পেঁপে চাষ করে এরই মধ্যে ব্যাপক সফলতা এবং সুনাম কুড়িয়েছেন তিনি তার ভিতরে করেছেন থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা জাতের মিষ্টি কুমড়া চাষ দেড় একর সম্পত্তিতে এই উপজেলায় সে একটি মডেল কৃষি খামার গড়ে তুলেছেন আজকে আপনাদেরকে জানাবো সেই কৃষি খামারের কথা যে মানুষটির কথা বলেছিলাম আসলে এখন সেই আবু বকর সিদ্দিক সুমন ভাইয়ের সাথে কথা বলবো আপনাদেরকে জানাবো তার এই কৃষি খামারের রহস্য এবং কিভাবে কি করলো সেটা আপনাদের সাথে শেয়ার করব সুমন ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভালো আছেন না কেমন আছেন সুমন ভাই আমাদেরকে একটু বলবেন আসলে যে কবে আপনার এই খামার করলেন কোথায় করলেন কিভাবে কি করলেন একটু ডিটেলস আমাদেরকে বলবেন আসলে আমার ম্যাক্সিমাম টাইমটাই আমার লাইফের টাইমটাই গেছে বিদেশে তো ছোটবেলা থেকে আমি তো একজন কৃষকের ছেলে ছোটবেলা থেকে একটা মন ছিল যে আমি কৃষিকাজ করব তা যখন আমি বিদেশে জীবিক মানে জীবন জীবিকার তাগিদে বিদেশে আমি চলে গেছি তারপর থেকে আমার ছোট ছোট মনে ভিতরে একটা আমার মানে ছোট্ট একটা মানে আশা দানা পাচ্ছে যে আমি যদি দেশ কিছু বিদেশ কিছু টাকা পয়সা জোগাড় করতে পারি বা কিছু জমি জমা কেনবো কেনে আমি একটা ছোট্ট খামার করব। এটা বিশেষ করে আপনার চ্যানেলাইজের শাইখ সিয়াদ সাহেবের ইতি কিনা উদ্বুদ্ধ হয়েছি তারপরে কিন্তু আমি পরবর্তীতে এই আশাটা সবসময় পোষণ করে রাখতাম এরপর আমার মানে একটা বিদেশ একটা company Korean company Hyundai company চাকরি হয়ে গেল ওখান থেকে বিদেশ বিভিন্ন দেশে আমাকে ট্রান্সফার করছে প্রায় বাইশটা দেশে ট্রান্সফার করছে বিভিন্ন দেশে গেছি যেখানেই আমি গিয়েছি যে দেশেই আমি কাজ করছি কিন্তু আমার মন সবসময় পড়ে থাকতো কৃষির দিকে দেখা গেছে আমার ওখানে একটা খামার সুন্দর চলতেছে আমি ওই খামারটাকে আমি ওদেরকে জিজ্ঞেস করতাম যে খামারটা কিভাবে করছো কি হচ্ছে ওর দিকে একটা মন ছিল অনেকে আমাকে নিয়ে উপহাসও করতো যে বিদেশ আসছো তুমি সবসময় খামারে চিন্তা করো বা কৃষির দিক চিন্তা করো কেন করো আমি বলছিলাম এটা আমার অন্তরের একটা টান এটা আমি করব। তারপর যেন আমি প্রায় সাঁত্রিশ বছর বিদেশে ছিলাম তারপর দেশে আসলাম দেশে আসার পরে আমি চিন্তা করলাম আমি কি করতে পারি এবং এক পর্যায়ে আমি যে টাকাটা কামাই করে সব জমি জমাই কেনা হয়েছে আমার তারপর আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়লো শেষে চিন্তা করলাম যে আমি কি করতে পারি ঠিক এই মুহূর্তে আমি প্ল্যান করলাম যে তাহলে আমার জীবনের সারাটা জীবনের যে সাধনা আমি এই কৃষিকাজে হাত দেব এবার আমি আমার এক বন্ধুর সহায়তায় আমি তাদের কাছে কিছু পরামর্শ নিলাম কৃষি অধিদপ্তরে গেলাম কৃষক মানে কৃষি কর্মকর্তাদের সাথে আমি পরামর্শ করলাম এবং ওই যে বাংলাদেশ ঢাকাতে কৃষি মানে ফার্মগেটে কৃষি খামারে গেলাম বরিশালে আপনার মাগুরা রোড যে বগুড়া রোড যে খামার বাড়ি সেখানে গেলাম সেখানেও মনে করেন আপনার তাদের কাছ থেকে সবাই উৎসাহ অনুপ্রেরণা পাইছি পাওয়ার পরে আমি চিন্তা করে দেখলাম তাহলে হ্যাঁ স্টার্ট করি এই স্টার্ট করলাম স্টার্ট হ্যাঁ। করার পরে প্রথম যে কোনো একটা নতুন একটা কাজে তো আপনার ই হয় একটু মনে করেন আপনার যে ইয়া একটু সমস্যা হতেই পারে তার আমাদের প্রথম বছর মোটামুটি আমার একটু গেছে এর পরবর্তীতে দেখা গেছে যে আপনার তার পরের বছর আমি পরিকল্পিতভাবে আমি সব বাহিরের জাত মানে বাংলাদেশি কোনো জাত আমি রোপণ করি নাই লাউ লাগাইছি শ্রীলঙ্কার আমরা ভুটানের শ্রীলঙ্কার তারপর আমরা মিষ্টি কুমড়া ফ্যামিলি সাইজ ছোটোগুলা ওগুলো আমি করছি তাও শ্রীলঙ্কার তারপর আমি পেঁপে চার বিচিটা এটা আমি ইন্ডিয়ার কাশ্মীরি জাত শাহি এবং কাশ্মীর ইন্ডিয়া ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসে এক কেজি আড়ির দাম পড়ছে বিচির দাম পড়ছে তিন লক্ষ আশি হাজার টাকা তারপরে কিন্তু আমি সেইটাই করে আমি এই স্টার্ট করলাম করার পর ইনশাল্লাহ আমি কতটুকু জায়গা এখানে আমার এখানে দেড় একর হবে বোধ হয় কিন্তু আমার মাপা নেই এখানে ওই সম্পত্তি গুলো সবই আমার কিন্তু আমি ওখান থেকে কেটে করছি মনে হয় দেড় একর হতে পারে জমি সবই আমার কিন্তু ওখানেও আমার যে জমি আছে তাতে এখন চার পাঁচ একর জমি আছে কিন্তু আমি সবটা তো করি না দেড় একর সম্পত্তি নিয়ে আমি কাজটা করছি এবং আমি খুব সাকসেসফুল হয়েছি মানে খুবই এখানে প্রথম করছিলাম আমি আপনার পেপে এবং সাইটে সাইটে যে বললাম না যে আমার খামারে কিন্তু আমরা টাকাই দেখেন এক ইঞ্চি জায়গাও খালি নাই পরিপূর্ণভাবে আমার যেহেতু জায়গা সবটাই কিন্তু আমি ই করছি তা মধু কোষনাম মানে আপনার ইয়া দুন্দল বলি আমরা গ্রামের ভাষায় দুন্দল এবং মিষ্টি কুমার দুন্দল মিষ্টি কুমার অ্যান্ড পেপে পেপেটাই আমার ফার্স্ট পিরিয়ড হচ্ছে পেপে ওইটার সাথে আমি সহকৃষি দিলাম দেওয়ার পরে দেখা গেলাম যে ওই যে লতা কৃষিতে যে টাকাটা আসে তাতে আমার আপনার লেবারের পয়সা প্লাস আমার শ্রমের বা ঔষধ টৌষধ যেগুলো লাগে ওগুলো হয়ে যায় আর আপনার ওই পেঁপেটা আমার পেঁপের যে ইনকামটা ওইটা আমার থেকে যায় এই তাতে দেখলাম মোটামুটি এটা একটা ভালো একটা উদ্যোগ এবং আমি তারপরে যদি বলতে হয় হ্যাঁ। তাহলে মিষ্টি কুমড়া হ্যাঁ। এবং সেই মিষ্টি কুমড়া কিন্তু বাংলাদেশ মিষ্টি কুমড়া না এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড মানে ফ্যামিলি সাইজ আপনি দেখতে হ্যাঁ। পারেন এই এক কেজি বা দেড় কেজি উপরে হয় না কিন্তু এই কুমারটা খুব মানে সুস্বাদু কুমারের চেহারাটা আসলে সুন্দর একবারে কালো হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ মানে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ডের মতোই হ্যাঁ, কালো মানে কি তো এইটা আমি ই করছি এটা আমি নিজেই ই করছি শ্রীলঙ্কার জাত এইটা এবং সেটা মোটামুটি ভালো ফলন পাইছি এরপর লাউ লাউটা কিন্তু ভুটানের ভুটানের আর শ্রীলঙ্কার দুইটা লাউ মিশ্রিত করছি তাতেও আল্লাহ রহমতে গির গেছে বাংলাদেশে একটা একটা জায়গার থেকে যদি মনে করেন আপনার যে ইয়া বিশটা লাউ কাটতে পারে আমার এখান থেকে কাটতে পারবে আশিটা মানে আটগুণ এটা ফল বেশি হয় এবং দেখার মতো আর সবচেয়ে বড় কথা হয়েছে আমার বাংলাদেশে আমরা তো কৃষি অফিসারের কাছে বা কৃষি অফিস আমরা যাই না অনেকে আমরা কৃষক ওই বাবা মায় করে আসছে আমরাও সেইভাবে করি এটা ঠিক না দিন দিন চেঞ্জ হয় মানুষের প্রযুক্তির কারণে চেঞ্জ হয় উচিত কারো সহায়তা নেওয়া কৃষি অফিসে যাই যদি আমরা বলি যে স্যার আমার একটু পদ্ধতিটা দেখাই দেন ওরা কিন্তু বসে আছে দেওয়ার জন্য কিন্তু আমরা অনেকে যাই না এটা আমাদের ব্যর্থতা এই জন্য কৃষকরা অনেক কৃষক আমার সাথে বড় জমি নিয়ে বসে আছে দেখা তারা দিন আনে দিন খেতা খেতেও পারে না এটা হয়েছে এটা হয়েছে লাস্ট মুহূর্তে মানে আমার ওই দু চারটা গাছ আর কি রাখছি নিজেরা খাওয়ার জন্য এইটা হয়েছে কাশ্মীরি কিন্তু এটা হয়েছে ফালানো গাছ হ্যাঁ। এই গাছটা আমি ফেলে দেবো তাই কটা পেঁপে আছে হ্যাঁ। এই জন্য রেখে দিচ্ছি কিন্তু এটা আমার গাছ সব কাটা হয়ে গেছে এটা শুধু মানে ফালানো মানে যেটা অবশিষ্ট আমার দুইটা জাত আছে একটা হচ্ছে শাহী আর একটা হচ্ছে কাশ্মীরি শাহী এই দুইটা জাত দৌড়টা ইন্ডিয়া থেকে আসে দুইটা জাতের প্রথম ই করলেন কত প্রথম আমি ছয়শো গাছ করছিলাম প্রথম বছর একটা গেট দিয়া এটা এটা তখন হয় নাই ওই প্রথম বছর আমি ছয় লক্ষ টাকা আমার সব কিছু খরচপাতি বাদ দিয়ে ছয় লক্ষ টাকা লাভ হয়েছে যেটা আমার ব্যাংকে জমা হয় ওইটা আমার টাকা আর বাকিটা কিন্তু আমার না এটা আমরা ওই লেবারের পয়সাটা সেগুলো সব বাদ দিয়ে আমার ছয় লক্ষ টাকা প্রথম হয়েছে ছয়শো গাছ দিয়ে এরপরে করছি এক হাজার গাছ এই এক হাজার গাছে এবছর দুর্বৃত্তরা একশো সাঁত্রিশটা গাছ কেটে ফেলছে তারপর আমার ছিল কত আপনার যাইয়া আমার ছিল আপনার নয়শো বা আটশোশো সাতষাটিটা গাছ ছিল তা দিয়ে আমি পনেরো লক্ষ টাকা শুধু পেঁপে বিক্রি করছি পনেরো লক্ষ টাকার তার ভিতরে কাঁচা পেঁপে বিক্রি করছি আপনার সাড়ে উনিশশো মন আর আমি পাকা পেঁপে বিক্রি করছি আটশো মনের উপর হ্যাঁ এবছর এবছর পনেরো লক্ষ টাকা গত বছরের আগের বছর গত বছর করছি আপনার ছয় লক্ষ টাকা লাভ আর এবছর পনেরো টাকাটা আমার নিট লাভ হয়েছে হ্যাঁ চারাটা আমার জায়গায় এই জাতের চারা নেওয়ার জন্য বাংলাদেশে অনেক লোকে উন্মুক্ত হয়ে বসে আছে যেমন গত বছর যেখানে যেখানে চারা দিছি তারা এবছর বড় বড় প্রজেক্ট মানে তারা করতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে এটা আমার এই চারাটা আমি ছড়াই দিতে পারতেছি আর এই বিচিটা সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসে আর এই বিচিটা যদি একটা গাছ আপনি লাগান যেমন আপনাকে এই গাছটা আপনাকে দেখাই এই গাছটা আমরা কমপক্ষে দশ মন পেঁপে আমি বিক্রি করছি আপনি কল্পনাই করতে পারবেন যে দশ মন একটা পেঁপে গাছে হয় একটা গাছ থেকে আপনি বিশ্বাস করতে পারবেন না কিন্তু যদি আপনি দেখেন তাহলে বিশ্বাস করবেন একটা গাছ থেকে দশ মন কমপক্ষে এখনো আট মাসে আট মাসে হ্যাঁ, এবং এইটা এখনো দশ কেজি পেঁপে আছে এই গাছটা কমপক্ষে দশ মন বিক্রি হয়েছে একটা গোড়া থেকে মাটি থেকে আমি হইতে যখন আপনি দেখবেন পেঁপে রাখতে পারতেছেন না তখন গাছটার আমি এই দেখেন গাছটার আমি কেটে দেই এটা তার সল ঢুকেই দেই দিলে গাছটা জোর কমে যায় তাতে পেঁপেটা পরবর্তীতে যেন অত একটু কমে যায় এটা কিছু টেকনিক আছে সেগুলো আমি ইউজ করি এটা সম্পূর্ণ বাহির থেকে শিখে আসছি আমি ফসলটা আমি হবো যদি একটা কলা গাছ যদি আপনার কাঁচকলা লাগান সেখান থেকে সাগর কলা আশা করতে পারবেন না আর আপনি যদি একটা পেঁপে পেঁপে গাছ যদি লাগান তাহলে আপনার যাইয়া আমাদের এই বরিশালের জন্য তাইওয়ানের যে রেড লেডি গ্রিন লেডি আমা আমি পারিনি মানে আমি হতে পারি না এটা ভাইরাস জনিত কাজ আমি করতে পারি না কিন্তু এই জাতটা এমনই একটা জাত এই জাতটা কোনো ভাইরাস আসে না আসলে আমাদেরকে বলবেন যে যারা কৃষি খামারটা করতে চায় হ্যাঁ আপনার মতো এরকম একটা কৃষি খামার করতে চায় তাদের জন্য কি বলবেন আসলে তারা কিভাবে কি তাদের জন্য শুধু তাদের এক নাম্বার পুঁজি হয়েছে তাদের মনোবল তাদের প্রথম ভাবতে হবে যে আমি এইটা দিয়া এই পজিশনে যাব এটা তাদের প্রথম পুঁজি তারপর সেকেন্ড মানে সেকেন্ড পুঁজি হয়েছে তাদের টাকা পয়সার ব্যাপারটা তারপরে টাকা পয়সার সময় একটু অভাব থাকতেই পারে এবার একটু কষ্ট করে করতেই হবে আমরা যখন বিদেশ যাই তখন কিন্তু সব টাকা থাকে না ধার উদ্ধার করে ঘরে কিন্তু আমরা নিয়ে উঠি তারপর কিন্তু টাকা পয়সা হয়ে যায় ঠিক এটাও ঠিক এরকম একটু কষ্ট করতে হবে এই চিন্তা ভাবনা করে নামতে হবে তবে মনোবল এবং সততা এবং ন্যাশটা যদি কাজ করার মনোবল থাকে তার তার পিছন তাকাইতে হবে না আমি যতটুকু বুঝি কারণ আমি আমার ওয়াইফের গয়না চুরি করে বন্দুক দিয়ে তারপর কিন্তু আমি নামছি কিন্তু আমি তাকে বুঝতে দিই না যে আমি কিন্তু ফেলুর শব্দ আমার জীবনে লেখা নাই আমি চিন্তাও করি শুরু করছেন কিভাবে খামারটা শুরু করছি খামারটা শুরু করছি যখন আমার কোনো দিককুল পাইতেছি না একদিকে ওয়াইফ অসুস্থ একদিকে আমার বিদেশ গেলে আমার ওয়াইফ মরে যাবে আমি তা দেখবো না ওদিক দিয়ে আমার টাকা পয়সা ফুরিয়ে গেছে সব চিকিৎসার চিকিৎসা পরে আমি কোথায় যাব তখন আমি আমার শুক্র আমার বিদেশ আমার একটা ফ্রেন্ড আছে লয়ার ওর কাছে মানে কল করি যে দোস্ত আমি কি করব তখন ও বলছে দেখ তোরা তো বাংলাদেশি মানুষ তবু ভিতরে তোর দেশের সবজিটা খুব পছন্দ করে সবাই করে এবং তোদের দেশে আমি দেখছি ইউটিউবে দেখি অনেক খামারিরা যেমন বিদেশিরা কিন্তু অনেকটা চ্যানেল দেখে উদ্বুদ্ধ মানে অনেক কিছু তার দেখলাম অনেক কিছু করতে পারে তা তুই দোস্ত কর যদি তোর টাকা পয়সা লাগে আমি এখান দা বন্ধুর অনুপ্রেরণা বন্ধুর অনুপ্রেরণা সে কিন্তু বিদেশি হ্যাঁ। সে একজন লয়ার সে সে আমাকে প্রথমে উদ্বুদ্ধ দেয় তারপর আমি প্রথমে স্টার্ট করলাম এই ওই যে কইলাম যে আমি কিছু না হয়তো বলছি হ্যাঁ, আপনাকে প্রথম সে বলছিল যে তুমি নাম ভাইটা আমি দেখতে পারবো না আমি মৃত্যুর পর তুমি যখন সে যখন আমি সাকসেসফুল হয়ে গেছি তখন সে বলছে আমাকে নিয়ে যাও খামারে তখন দিস ইজ লাস্ট টাইম সে আসছে আমার খাবারে খাবার সে বলছে তুমি আরেকটা করো এটাই তার শেষ উক্তি ছিল তার কয়েকদিন পর সে মরে গেছে সে বলছে যে আমি তোমাকে দোয়া যে তুমি উপরে উঠে যাবা সে আমার প্রেরণা সে আচ্ছা, চলে গেছে এখন তো সফল আমি শুধু সফল না আমি উবার সফল হ্যাঁ। আমি এত খুশি কারণ আমার কাছে যখন দূর দূরান্ত থেকে লোক আসে আইসে যখন বলে অনেকে কিন্তু সার ডাকে আমি বলছি নো আমাকে সার শব্দ ইউজ করবেন না আমাকে হয়তো ভাই বা আঙ্কেল বলে আমি খুশি হবো কারণ আমি একজন ফার্মার হ্যাঁ এবং আমি তাদেরকে যখন টিচ দেই এবং তাদেরকে এইটা করি বা দুটো পেঁপে দিয়ে দেয় বা দুটো পেঁপে খাওয়াই আগে তো আমার এক মন পেঁপে ডেলি কাটতাম লিল্লা বোর্ডিং আর আপনাদের পথচারী আর মানুষের জন্য এখন হয়তো পেঁপে কমে গেছে এখন যা পারি এটা ই করি আমি আমার গোডাউনই আছে দেখবেন পেঁপের আসলে হ্যাঁ। এখন কি বলবেন যে তারা আসুক আমি আমি এটুকুই বলি আপনারা আসেন যদি কেউ হতাশা মানে কাজ থাকেন আমার কাছে আসেন আমি প্রমিস করতেছি আল্লাহর রহমতে যদি আল্লাহ তালা সহায় করে আল্লাহর উপর নির্ভর করে বলতেছি আমি যে টিসটা দেব আপনার যদি বেশি না দশ শতাংশ জমিও থাকে আমি চ্যালেঞ্জ করবো ইনশাল্লাহ দশ শতাংশ জমিতে প্রতি বছর কমপক্ষে এক লক্ষ টাকা কামাই করার মতো আমি ইনশাল্লাহ করে দিতে পারবো যদি আমার জাতটা বা এরকম একটা ভালো জাত সে নেয় আর যদি সে মনে করে যে আমি দেশীয় জাত দিয়ে বা একটা জাত লাগাইলে লাগাইলাম হইলো হলো না হইলো না হইলো তাহলে সে দাঁড়াতে পারবে না আগেই বলছি তার মনোবল থাকতে হবে তার আপনার এই ফসল এই যে পেপে নেওয়ার জন্য মানুষের নেওয়ার জন্য ইয়ে আমার আপনার যে ইয়া পাইকের আছে চারটা পাইকার আছে আমি কোনো খুচরা বিক্রি করি না খুচরা যারা আসে তাদেরকে এমনি দেবো কিন্তু আমি খুচরা বিক্রি করি না পাইকাররা আসে তারা কেটে নিয়ে যায় আর এই যে চারা আপনার কাছে আমার সাথে চারা নিতে হইলে আমার কমপক্ষে যদি একশো চারা নেয় তাইলে অ্যাডভান্স তেমন করা লাগবে না আশা লাগবে একশো চারার উপর যদি কেউ নিতে হয় তাহলে এক মাস আগে আমাকে অর্ডার দিতে হবে কারণ আমার ওই চারা অর্ডার উপরে নির্ভর করে ইন্ডিয়া থেকে আডিডা আমি সাপ্লাই করি আনি ইন্ডিয়ান আনি তারপর আমি ওইটা সরোটা রোপণ করি রোপণ করার বিশ দিন পঁচিশ দিন পরই আমি বুঝতে পারি যে কটা চারা হয়েছে তারপর তাকে বলে দেয় যে আমি উংসা চারাটা নিয়ে যাই না এর চারাটা ই আছে যেমন ওখান থেকে আপনার ইন্ডিয়া থেকে আপনার চার মাস চারা ছাড়ে বিসি ছাড়ে এরপর তারা দেয় না তারা ওখানে বন্ধ করে দেয় এই চার মাসটাই আমি আনি এটা যদিও আমরা গোপনীয়তা আছে সেই হিসাবে চাটা আনি এটা বলবো না বলছি যে এই চারাটা কিছু বারো মাসই না না চারাটা চারাটা বারো মাসে বিচি করা যাবে লাগাইলে হবেও কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আপনার হ্যাঁ। সেই প্রশ্নটা হলো এটা এখন যদি চারাটা লাগান হ্যাঁ। তাহলে এটা ফলটা হবে যখন তখন এক কেজি পেঁপের দাম থাকবে তিরিশ টাকা আর এর দুই মাস পর যদি নিয়ে লাগান তাহলে এক কেজি পেঁপের দাম থাকবে তখন ছয় টাকা এইখানে কিন্তু আমাদের এখন মনে করেন এইটা সিজন আপনি এরপর লাগাইতে পারবেন আর দুই মাস পর লাগাইতে পারবেন দুই মাস পর লাগাইতে গেলে তখনকার আমাদের পিঁপড়া যখন হবে আপনার কিন্তু লাগানোর ব্যাপার না আমরা বাজারজাতকরণটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বাজারজাত করতে গেলে যদি আপনি পরিপূর্ণ পয়সা না পান তাহলে কিন্তু আপনি হেরে যাবেন এই জন্য এটাও মাথায় রাখতে হবে এই জন্য সবচেয়ে উত্তম সময় হয়েছে এখন এখন লাগাইলে কয় মাসে হবে এটা আপনার তিন মাসের সময় আপনার ওটার ফুল এসে যাবে লাগানোর পরে বাট সারা সারা লাগানোর পরে হ্যাঁ। কিন্তু বিচি লাগানো পড়ে না বিচি লাগানো চলে এক মাস সময় চলে যায় চারা লাগানোর তিন মাস পরে তিন মাস পরে ফলন বলতে তারা ফুল আসবে এবং চার মাসের সময় মোটামুটি ফল দিতে শুরু করবে থাকবে কতদিন থাকবে মনে করেন আট মাস পাঁচ থেকে ছয় মাস থাকবে তারপর কেটে ফেলতে এই জন্য যেন আপনাকে বুঝাই এই গাছটা মনে করেন এত পেপেন নাই এটা তো ট্রিটমেন্ট করি নাই যদি আমরা রাখতে হয় রাখতে হলে গাছটা গোড়ায় প্রতি পনেরো দিন পর পর আমি খাবার দিতে হয় এটা হাইব্রিড খানাও হাইব্রিড খায় তখন আমরা খাবার দিয়ে ওই গাছটাকে বাঁশ দিয়ে এমনভাবে বাঁধিয়ে রাখতে হবে সে গাছে যেন ফল হইলে যা সেটা পড়ে না যেতে পারে কারণ আপনার পাঁচ ফুট ছয় ফুট সাত ফুটের উপর যদি পেঁপে বেশি হয় তিন গুণ চার গুণ পেঁপে যদি একসাথে থাকে ওই গাছটা রাখতে পারবেন না আর এমন কিছু মেডিসিন আছে যে মেডিসিনকে ইউজ করার কারণে এই পেঁপে গাছে ভিতরে একটা আশ আছে ওইটা শক্ত থাকে একবারে গাছের মতো মানে ফার্নিচার গাছের মতো শক্ত হয়ে যাবে আর যদি আপনি সেইটা ইউজ না করেন তাহলে গাছটা নরম থাকবে যখনই পাঁচ ছয় মন পেঁপে থাকবে সে গাছটা রাখতে পারবেন না এটাও একটা সুন্দর একটা একটা সিস্টেম আছে আসলে সবার এই পরামর্শগুলো মান্য খামার করা উচিত এই পরামর্শগুলো আমার কাছে অবশ্যই একজন কৃষি কর্মকর্তা হতে জানে তার কাছ থেকেও শিখতে হবে আর আমার কাছে আসলে তো আমি বিনা পয়সা এটা দেবই এমনকি আমি বাড়িতে যাই করলেও করব। এমনকি ভিডিও কলে আমি তার টিচিং দেবো আমার কাছে রাত্র প্রতিদিন বলা আছে রাত্র দশটা থেকে বারোটা দুই ঘন্টা যারা ভিডিও কলের ভিতরে যারা আমার টিচিং নেবে দশটা থেকে বারোটার ভিতরে আপনি টেলিফোন করবেন এর আগে করলে আমি ফোন ধরবো না আর আর একটা বিষয় সেটা হচ্ছে যে আসলে যে মানুষ আপনার দেখা দেখি তো এলাকার মানুষ আরো উদ্বুদ্ধ হচ্ছে হ্যাঁ এলাকায় উদ্বুদ্ধ হয়েছে হয় না যে তা না ভুল বলছি কিন্তু আমাদের এলাকায় এরকম প্রজেক্ট করার মতো জায়গা সংগ্রহ করতে পারে না যেমন অনেক লোকই দুঃখ করে যে এরকম একটা জায়গা করতে পারলাম না করতাম কিন্তু এরকমই একসাথে জায়গা যেমন আমার এখানে কোনো পাঁচ ছয় একর জমি আছে এরকম জমি তো সবাই নাই যার তাকে দিয়ে এরা টিচিং নিয়ে দেখা গেছে যে ঘরের আঙ্গিনায় তারপরে বাড়ির আঙ্গিনায় ছাদে বা হাতে একটু ছোট্ট জায়গা আছে দশটা বিশটা করে চারা করে দিচ্ছে আমি এইভাবে দিচ্ছি বিশেষ করে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আমি ফ্রি চারা দিচ্ছি কেন দিচ্ছি তারা দুইটা চারা লাগাইলে তারা উদ্বুদ্ধ হোক তারা দেখুক যে একটা গাছে এত পেঁপে হতে পারে তখন সে সব বাদ দিয়ে আমার এটা করবে এটা হলো আমার একটা টেটিস মানে একটা একটা পলিটিক্স সোজা কথা এবং একদিকে পলিটিক্স একদিকে সমাজকে কিছু দেওয়া সমাজের ভিতরে কিছু ঢুকাই দেওয়া চিন্তা করি তবে আমি এটুকুই বুঝি পেঁপে এমন একটা ফসল পাকলেও খেতে পারবেন কাঁচাও খেতে পারবেন এটা কিন্তু খেতেই হবে আমি আমি এটুকু বুঝি আমার তিনজন লোক পারমেন্ট কাজ করে ওরা যখন আমার কাছে ঘেরে আসে তার আগে আমার এক এক লোকে বদলার কাজ হয়ে যায় এবং আমি অনেক কাজ করি এর মাঝখানে আনন্দ খুঁজে পাই যখন আমি অনুভব করি যে একটা লোক দূর থেকে আসছে আমার এখানে একটা ই নেওয়ার জন্য আমার গর্বে বুকটা ভরে যায় সোজা কথা আমি হ্যাপি ফর দ্যাট খুবই হ্যাপি জায়গা নির্ধারণ সঠিক পরামর্শ এবং আগ্রহ এই তিনটা নিয়ে কৃষিকাজে যে সফল হওয়া যায় সেটাই প্রমাণ আবু বক্কর সিদ্দিক আসলে এই যে আবু বক্কর সিদ্দিকের উদ্যোগটা কেমনভাবে নিচ্ছেন আপনারা হ্যাঁ এটা আমরা সবসময় বলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন বলেন যে চাকরি পিছনে না দৌড়িয়ে তোমরা উদ্যোক্তা হও উদ্যোক্তা মানে কিন্তু খালি শিল্প কারখানায় যাবে তা না কৃষিতেও কিন্তু উদ্যোক্তা হওয়া যায় আপনার কিন্তু ভুরি ভুরি নজর নজির বাংলাদেশে আছে অনেক শিক্ষিত বেকার তারা কিন্তু চাকরি করছে না বরং আরও অনেকে চাকরি দিচ্ছে এটা খুব বেশি জমি লাগবে জমিদার হতে হবে তা না দুই চার বিঘে জমি থাকে তার মধ্যে পরিকল্পনা মাফিক যদি ফল ফসল উৎপাদন করা যায় সেখান থেকে কিন্তু একজন বেকার যুবক অনায়াসে উদ্যোক্তা হতে পারে বিভিন্ন দেশি বিদেশি ফলমূল চাষ শুধুমাত্র বুদ্ধিভিত্তিক যে চর্চাটা সেটা করতে হবে প্ল্যান ওয়াইজ কাজ করতে হবে আবু বকর সিদ্দিকের প্ল্যানটাকে কেমনভাবে নিচ্ছেন খুবই সুন্দর অত্যন্ত সুন্দর এই দেশে এইরকম আবু বকর সিদ্দিক সাহেবের মতো যদি কৃষকরা সবাই মোটামুটি যারা অবস্থা সম্পন্ন বা জমি জাতি আছে তারা যদি চেষ্টা করেন তাহলে আবু বাকর সিদ্দিক অনেকেই হতে পারে এবং আমরা এটা কিন্তু অনেকের মোটিভেশন দিচ্ছি যে এটা তারা যাতে নিজেদের জমি সর্বোত্তম ব্যবহার করতে পারে উচ্চমূল্য ফসলের দ্বারা এভাবে আপনারা সঠিক পরিকল্পনা এবং পরামর্শ নিয়ে কৃষিকাজ করতে পারেন আরও ভালো ভালো পরামর্শ এবং ভালো ভালো কৃষি খামার দেখাবো আপনাদের সাথেই থাকবেন নিউজ বরিশালের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ